হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আজকে তোমাদের মাঝে একটি এমন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আমি আজকে ওয়ান এস ব্যাট সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো এখানে ভিডিওতে দেখে দিয়েছি একটি ওয়ান এস ব্যাট করতে হলে আপনাকে প্রথমে করতে হবে কি আপনাকে প্রথমে যেতে হবে ক্রোম ব্রাজার ক্রোম ব্রাজারে গিয়ে আপনাকে একটি ওয়ান এস ব্যাট ডাউনলোড করতে হবে ওখান থেকে ডাউনলোড করার পর ওটাকে ইনস্টল করতে হবে ইনস্টল করে তারপর আপনাকে এটা ওপেন করতে হবে ওপেন হতে এটা একটু সময় নেবে সময় নেবে একটু লোডিং হতে একটু সময় নেয় আমার কাছে সময় নিচ্ছে আপনাদের কাছে ঠিক এরকম সময় নেবে সময় নেওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা শেষে আপনি দেখতে পারবেন আপনার সামনে একটা ঠিক এরকম একটি মোবাইলে ইন্টারপ্রাইজ আসবে তারপর আপনি কি করবেন আপনাকে এখানে লেখা আছে লগ ইন এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নামে ওই অপশান থেকে আপনাদেরকে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করবেন না আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ আসবে পেজের চারটা অপশান থাকবে আপনি তিন নম্বর অপশানে ক্লিক করবেন তিন নম্বর স্পেনে কি বলা আছে ফুল লেখা আছে ফুল মানে একটি ফুল ভেরিফাই এখন আপনি পাবেন ফুলে ক্লিক করবেন ফুলে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজ আসবে ইন্টারপ্রাইজ এখানে আছে কি আপনি উপর থেকে নিচ পর্যন্ত দেখলে দেখতে পাবেন বারোটি অপশান আছে বারোটি অপশান আপনাকে ফিল করতে হবে আমি এক নম্বর অপশানটা ফিল করতেছি কীভাবে তা একটু দেখুন এখানে লেখা আছে সুইড নেম শিউর নেম মানে আপনাকে দিতে বলতেছে আপনার লাস্ট নেম লাস্ট নেমটা বসাবেন আপনারা এবার দুই নম্বর অপশানে যাবেন দুই নম্বর অপশানে গেলে দেখতে পাবেন এখানে ফার্স্ট নেম লেখা আছে ফার্স্ট নেম আপনাকে লিখতে হবে ফার্স্ট নেম আপনি যেটা বোন চায় সেটা লিখবেন আমি আমার মতন করে লিখছি আপনি আপনার মতন করে লিখে দিবেন এবার তিন নম্বর অপশান দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা আছে ওখানে বাংলাদেশ থাকবে বাংলাদেশ আর দিতে হবে না অপশানেও আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবার আপনাকে পাঁচ নম্বর অপশানে বলা হচ্ছে পাঁচ নম্বর অপশানে আপনাকে ডিস্ট্রিক্ট লিখতে বলছে ডিস্ট্রিক্ট আমি আমার ডিস্ট্রিক্ট লিখছি আপনি আপনার ডিস্ট্রিক্টটা বসে দিবেন এবার আপনাকে ছয় নম্বর অপশানে বলা হচ্ছে ছয় নম্বর অপশানে আপনাকে বলা হচ্ছে ডেট অফ বার্থ লিখুন ডেট অফ বার্থ আমি আমার মতন করে লিখছি আপনি ঠিক আপনাদের মতন করে লেখে নেবেন করে লিখে বসে আবার দেখবেন একটু ভালো করে ঠিক আছে কিনা অপশন সাত নম্বর না সাত নম্বর না বাংলাদেশ বিডি লাহাজ ওখানে বিডি থাকবে বাংলাদেশ বিডি থাকবে এটা ধরতে হবে না সিলেট বরাবর ঠিক আষ্ট নম্বর অপশন আষ্ট নম্বর অপশনে লাহাজ ইমেল অ্যাড্রেস আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে বসাই দিবেন আমি আমারটা বসাই দিয়েছি ঠিক আপনারা আপনারটা বসাই নেবেন এরপরে আসেন নয় নম্বর অপশানে নয় নম্বর অপশানে বলা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিতে আপনার মোবাইল নাম্বারটা আপনি বসে দিবেন আমি আমারটা বসে দিছি হ্যাঁ দেওয়ার আগে জিরো দিবেন না এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওখানে বাংলাদেশ সিলেট আছে কিনা দেখবেন নাহলে ডবল এইট জিরো দিয়ে আগে সিলেক্ট করে নেবেন দশ নম্বর অপশান আপনাকে বলা হচ্ছে আপনি ইন্টার পাসওয়ার্ড লেখুন এন্টার পাসওয়ার্ড আপনি আপনার মতো করে সুন্দর করে বানিয়ে দিবেন যেমন প্রথম অক্ষর বড় হাতের ছোট হাতের একটা তারপর ছয়টি অক্ষর দিয়ে বসে দেবেন আমি আমার মতন করে বসালাম এগারো নম্বর অপশানে ঠিক আপনি আগের মতন করে পাসওয়ার্ডটি আবার নিচে বসিয়ে দিবেন আগে যেভাবে দিচ্ছে সেম সেভাবে নিচে দিতে হবে দেখুন আমি কয়েকবার চেকিং করে দেখি আপনারা ঠিক এভাবে চেক করে নেবেন দুটোটা মিল আছে কি না হুবহু মিল না থাকলে সমস্যা হবে তাই আপনারা ভালো করে চেকিং করে দেখবেন এবার যাবেন বারো নম্বর অপশানে বারো নম্বর অপশানে আপনাকে বলা হচ্ছে একটি প্রোমো কোড দেন প্রোমো কোড আপনি কোথেকে দেবেন প্রোমো কোড আমার ভিডিওর দুই পাশে দেওয়া আছে দুইটি প্রোমো কোড ওখান থেকে আপনার যেটা ভালো লাগে ওটা দিবেন ওটা দিলে আপনি সপ্তাহে দুবার বোনাস পাবেন এটা দিলে আপনি আপনার উপকার আসবে আমি দিচ্ছি দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে বসে দিবেন কোনো বই নেই এটা দিলে কোনো আপনাদের সমস্যা হবে না একটু দেখবেন ওয়ান এক্স লেখার পর যে ডট ডাটটা দিয়েছিলাম ওই ডাটিটা ঠিক এভাবেই দিতে হবে নাহলে কিন্তু আবার হবে না ওইটা ওইভাবেই দিবেন নাহলে কিন্তু আপনি বোনাস পাবেন না ঠিক এভাবে দিয়ে বসাবেন আবার নিচে যাইতে হবে নিচে গিয়ে একদম নিচে হাতের বাম পাশে একটি হালিও দেখবেন ওখানে ক্লিক করবেন ক্লিক করলে একটা রেড চিহ্ন আসবে এবার হাতের ডান পাশে যান হাতের ডান পাশে রাইট চিহ্ন আছে ওখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে যাবে আপনি সবুজ রাইট চিহ্নটা ক্লিক করার পর আপনার একটু সময় নেবে আপনাকে আরেকটা ফেজে নিয়ে যাওয়া হবে ওই ফেজটা না আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করাতে হবে আপনি একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এই পেজে বলা হচ্ছে আপনাকে এক ইন্টার আপনার কোডটা বসাতে আপনার একটা ভেরিফিকেশান কোড আপনার মোবাইলে ফাটানো হয়েছে ঠিক এটা আপনি এখানে বসে দিবেন আমি আমার মতন করে বসে দিছি আপনি আপনার মতো করে বসে দিবেন বসে দিয়ে বসানোর পর আপনি সোজা নিচে নেমে দেন নিচে নেওয়ার পর দেখবেন আপনি এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশন লেখা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ফেজ আসবে ফেজ দেখতে পাচ্তেছেন আপনি এখানে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড লেখা আছে ওই পাসওয়ার্ড হচ্ছে আপনার ব্যক্তিগত পাসওয়ার্ড আর ইউজার নামটা হচ্ছে আপনার এই নাম দিয়ে আপনাকে লগ করতে হবে কিভাবে লগ ইন করতে হবে পাসওয়ার্ড বসাতে হবে এবং ইউজার নেমটা বসাতে হবে সেটা আমি আপনাকে এখানে দেখিয়ে দিয়েছি এবং আপনারা এটা গুরুত্বপূর্ণ সহকারে রাখবেন এই দুইটা জিনিস খুব প্রয়োজনীয় একটি অ্যাকাউন্টের জন্য তাই এগুলো কোথাও লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভাই একটা সাবস্ক্রাইব করবেন ওকে খোদা হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সমস্যা হলে আমার মোবাইল নম্বর দেওয়া আছে ওখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করবে